আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আসলে আমি অনেক অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না বসতে পারতেছি না আর আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ইবো গান নিয়ে ইমপি ফাইভের আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি ইন্ট্রো চালু হয়ে যাবে এখনই Bring him from the yard. ঘন্টার পরে চলে আসলাম ভিডিওতে আমি একটা গ্রুপে ছিলাম গ্রুপ কেটে দিলাম আমি আর কি দেখ ইন্টার পরে চলে আসলাম ভিডিওতে আমি গ্রুপ খুলে নিলাম অ্যাকসেপ্ট রিকোয়েস্টটা অফ করে নিব প্রথমেই আর আসলে আমি অনেক অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না আমাদের ইভেন্ট যেটা ছিল প্লাটিনিয়াম ও বিডিবিনিটি এমপি ফাইভের ইভো গানটা ওটা আমরা নিব আমি প্রথমে দুইটা জিনিস রিমুভ করে দিই এখন নয় ডায়মন্ডের স্পিন ডোন্ট রিমেন অ্যাগেন দিয়ে মেরে দিব নয় ডায়মন্ডের স্পিন চলতেছে কি পাবো আমরা গান বক্স পেলাম যেটা কেটেছিলাম কিন্তু আবার কাটি নাই এখন উনিশ ডায়মন্ডের স্পিন একটা প্যান পেলাম উনচল্লিশ ডায়মন্ডের স্পিন মারবো এখন কি পাই উনচল্লিশ যেমন স্পিন চলতেছে ড্রেস পেয়ে গেছি গেঞ্জিটা উনসত্তর ডায়মন্ডের স্পিন ইউ ফ্র্যাগনেন্স নিরানব্বই ডায়মন্ডের স্পিন কি পাবো আমরা নিরানব্বই স্পিন মেরে দিলাম কংগ্রেচুলেশন নতুন একটা লুট বক্স পেয়ে গেলাম এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন ডায়মন্ড রয়্যাল বাউচার এটা কিন্তু কোনো কথা একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন এখন মেরে দিব এই স্পিনে কি আমরা এমপি ফাইভ পেয়ে যাব পেয়ে গেলাম ও একটা সার্ফবোর্ড স্কাইবোর্ড আর যাই হোক চারশো নিরানব্বই দিতে হচ্ছে ভালোবাসা কখনো ফুরায় না ভালোবাসা কখনো দেয় না আঘাত দেয় ভালোবাসা সবার জন্য বড় ভাই পক্ষ থেকে আমি বড় ভাই চলে গেলাম আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে